কি ব্যাপার কর্নেল সাহেব এত সকাল সকাল জরুরি খবর পাঠাইছেন ব্যাপারটা কি তেমন কোনো ব্যাপার না তোমার একটু দরকার তোমার ছাড়া কাজটা হইব না তাই সকাল সকাল তোমার জরুরি খবর দিয়া আসতে বলছি যাই হোক তুমি আসছো খুব ভালো হয়েছে কর্নেল সাহেব তাড়াতাড়ি কন দরকারটা কি শোনো ব্যাপারটা একটু গোপন আমি একটা পার্টির কাছ থেকে অনেকগুলো টাকা পাইছি ভাবতেছি সাভারে যে জমিটা আছে না ওই জায়গায় একটা দশতলা বাড়ি করব তাই তোমার দরকার তোমার কাছে না ভালো রাজমিস্ত্রি পরিচিত আছে ঠিক আছে কর্নেল সাহেব আপনি যেহেতু কইছেন ব্যাপারটা দেখতে হইব আপনি চিন্তা করেন না আমি আজকেই দশ বারোটা রাজমিস্ত্রি খবর দিতেছি দেখবেন আপনার কাজ রাতারাতি হয়ে গেছে গা বিল্ডিং এক রেটি খার হয়ে যাবো গা আপনি টেনশন করেন না আমি আছি না আমি ভোল্টেজ থাকতে আপনার কিসের টেনশন সেই জন্যই তো তোমার রাইতে কইছি তোমার ছাড়া কে রইব গা তুমি আজকে থেকে আমার কাজটা শুরু করে দাও তোমার যত লোকজন আছে সব খবর দাও আর দেখো মিস্ত্রি যাতে ভালো হয় আমার কাজটা কিন্তু সুন্দর করে করতে হইব কর্নেল সাহেব তাহলে আপনি চিন্তা করেন না আমি আজকেই খবর লাগাইতেছি বিকালের ভিতরেই মিস্ত্রি আয়া করবো আপনার লগে দেখা করতে তাহলে আমি আজকের মতো যাই আমার তো অনেক কাজ আছে কাজগুলো করতে হইব আর আপনার কাজটাও তো আজকে বিক্রি করতে হইব আমার বয়ে থাকলে হইব না আমি এখনই রওনা দিলাম বিকালবেলা মিস্ত্রি বাড়াই দেবনি আপনি কথা কয়ে এলেন ঠিক আছে গোল্ডেস তুমি তেলে যাও আর দেখো বিষয়টা কিন্তু গোপন ওইভাবেই যা করো তাই করো